হিসাব তো মিলতেছে না তুমি কি বলো পার্টনার কি করা যায় ইস্তিমা সারিকুন হাদা হুয়া আমালুনা সুমাতুন উসরাতুন মুস্তাকবালুন কুল্লু আন সাউফা দিয়াও আখতার বিহাক মাতান এমডি সাহেব আমরা কি করতে পারি স্যার টু বি অনেস্ট আপনার থেকে কিন্তু সব কিছু শিখেছি আর খাওয়া দাওয়ার বেলায় তো স্যার মিলেমিশেই সব কিছু খেলাম ভাগে তো স্যার আপনাকে আর কম দেওয়া হয়নি এই যে ম্যানেজার সাহেব এখন চুপ কেন হ্যাঁ কি করা যায় তাই বলেন স্যার আপনার ফুলের মতো পবিত্র চরিত্রটা ঢাকতে গিয়ে কতবার যে বিপদে পড়েছি তাকে একবার হিসাব করেছেন অফিসে আপনার আচরণের জন্য একটা মেয়েও একদিনের বেশি টিকতে পারে না তো এবার তো স্যার হিসেবে বড় একটা গরমিল হয়ে গেছে এবারও কি আমার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাবেন আরে তোমরাই তো সব এক একটা স্বার্থপর বুঝছ যখন পানির কথা আহে তখন তো সব পাখির মতো উইডা উইডা আইয়া পড়ো আর এখন সরকার থেকে যখন তদন্ত করতে আইব তখন আমি তো শেষ হুমি লোকে তোমরা সব ডি রাইবা বুঝছো এই যে অ্যাকাউন্টেন্ট সাহেব খুব তো অঙ্কের মার বুঝেন আচ্ছা জলদি বলেন তো এটার একটা সমাধান কি হইতে পারে স্যার চাকরি থেকে আউট করে দিন বুঝছো জলদি বল স্যার স্যার স্যার আপনি যদি স্যার আমাদের অ্যানুয়াল রেভিনিউ আর এক্সপেন্সের মধ্যে একটু উনিশ বিশ করতে পারেন তাহলে স্যার আমরা এবারের বড় একটা ট্যাক্স ফাঁকি দিতে পারবো স্যার আর এতে করে আমাদের টাকা পয়সা জনিত যে ভেজালটা হয়েছে সেটাও স্যার কেউ ধরতে পারবে না হুজুর তো দেখি ভালোই দুই নাম্বার সিস্টেম জানে হ্যাঁ? মার হাবা মার হাবা তাহলে স্যার আমি সব পেপারপত্র সহ রেডি করছি হ্যাঁ স্যার কি সবাই সই করে দিয়েছে স্যার কিন্তু অ্যাকাউন্টেন্ট সাহেব এখনো সই করেননি জলদি ওর ডাইকে নিয়ে আসো স্যার দেখো তোমার এত ভয়ের কিছু নাই ঠিক আছে সব আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে এই কাজের পঁচিশ পার্সেন্ট তোমার এখন থেকে দেওয়া হবে স্যার আমি আহা এত দুশ্চিন্তা করো না আচ্ছা বাধ্য পঁচিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট তোমাকে দেওয়া হবে সাইডটা করে ফেলো স্যার আমি এটা করতে পারবো না কেন আমি এটা নিয়ে অনেকবার ভেবে দেখছি এবং নিজেকেও অনেকবার বোঝানোর চেষ্টা করছি একজন মুসলিম হিসেবে আমার পক্ষে এটা করা সম্ভব নয় মানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সকল অসৎ ব্যবসায়ীদেরকে একত্রিত করা হবে সেই পাপীদের মধ্যে শুধু তারাই ছাড় পাবে যারা আল্লাহকে ভয় করত সৎভাবে ব্যবসা করত এবং সর্বদা সত্য কথা বলতো এবং সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী সত্যবাদী এবং শহীদদের মধ্যে থাকবেন আমাকে মাফ করবেন স্যার আমাকে ক্ষমা করবেন রিজিকের মালিক মহান আল্লাহ তাল্লা স্যার আমার মনে হয় আমাদের সবার উচিত সৎ পথে সৎভাবে ব্যবসা করা আসিফুন আসিফুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহ আমার মনে হয় সৎভাবে ব্যবসা করার যে গুরুত্বটা সেটা সবাই এই মুহূর্তে একটু হলেও বুঝতে পারতেছেন আমাদের আশপাশে বিভিন্ন রকম অসৎ ব্যবসায়ীরা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ নেয় এবং আমাদেরকে ভালো পণ্য দেওয়ার নামে খুব খারাপ পণ্য দেয় মানে সোজা কথায় আমাদের সাথে প্রতারণা হয় স্পেশালি আমরা যারা শতভাগ বিশুদ্ধ প্রোডাক্ট খুঁজতেছি তাদের জন্য কিন্তু দিন দিন এটা আরও কঠিন হয়ে দাঁড়াইতেছে সো এইরকম একটা সময় এইরকম একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমাদের এক ভাই নতুন একটি শপ নিয়ে এসেছেন তার নাম হচ্ছে বারাকা তার এই শপে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম খাটি গাওয়া ঘি কাঠের ঘানে ভাঙা সরিষার তেল এবং প্রাকৃতিক চাকের মধু পাওয়া যাচ্ছে আপনি কিন্তু চাইলে তাদের এই অসাধারণ প্রোডাক্টগুলো এখনই অর্ডার করতে পারেন এবং জিতে নিতে পারেন আশি হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্রাইস জেতার জন্য কি করতে হবে খুব সিম্পল রুল নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদের অংশগ্রহণের জন্য যে লিঙ্কটা দরকার সেটা দেওয়া আছে সেখানে গিয়ে তথ্যগুলো পড়ে নিন সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি অর্ডার করুন এবং মেবি আপনি হয়ে যেতে পারেন নেক্সট লাকি উইনার তাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আছে শতভাগ বিশুদ্ধতার নিশ্চয়তা নিজস্ব তত্ত্বাবধানের সংগ্রহ এবং উৎপাদন আর ফাইনালি অসাধারণ একটা রিটার্ন পলিসি এবং মানি ব্যাক গ্যারান্টি সো দেরি কিসের এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন এবং সাথে আশি হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ জিতে নেওয়ার এই কন্টেস্টে অংশগ্রহণ করুন সো ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ